মনে পড়ে শুধুই কত আপন তুই জেনেছে হৃদয় আমার সারাক্ষণ বুঝিনি আমি আগে জানি পাব না সারা আজ তোকে ছাড়া আমি তো আমার আছি তুই আছিস তো এ কেমন ভালোবাসা কাটে না রে ঘো আমি তো আবার আছি তুই আছিস তো এ কেমন ভালোবাসা কাটে না রেখো